সংকট আমরা অক্সিজেন পাচ্ছি না ঠিক মতন আমাদের এখানে ইয়া মারামারি করতে করতে করতে ধরাধরি করতে করতে পেশেন্টের দিক মারা শেষ আমার আমার কথা আমি বলতেছি খুব সিরিয়াস না এটা ভুল কথা এটা ভুল কথা অক্সিজেন সবসময় সংকট থাকে সব সময় আমি আজ চার দিন ভর্তি এখানে আমি আমার আমার নিজেই পেশেন্ট আমার হাহাকার করতে হবে অক্সিজেন লাগিয়া আমার মা বেডে সিলিন্ডার সকাল থেকে পাইতেছি না শ্বাসকোষের সমস্যা তার নাম লেখাইও সিরিয়ালে দাঁড়াই রয়েছি পাইতেছি না প্রত্যেক কটে যাই দেখি রুগী মারা যায় খালি সিলিন্ডার অভাবে আমি তিন দিন ধরে অক্সিজেনের জন্য দাঁড়িয়ে এখন অক্সিজেন অক্সিজেনের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু অক্সিজেন পাচ্ছি না কয়েকবার সিরিয়াল দিয়েছি কিন্তু অক্সিজেন পাইনি আমি তো দেখি একটু অক্সিজেনের সমস্যাটা বেশি এখন অক্সিজেন পাচ্ছি না আমার রোগে এখন অক্সিজেন লেভেল কম আছে কিন্তু আমি পাচ্ছি না হ্যাঁ সেই রকমই বুঝতেছি অক্সিজেন পাওয়া যাচ্ছে না সিরিয়াল দিয়ে কিন্তু অক্সিজেন পাইনি অক্সিজেন সংকট দেখা যায় সিরিয়াল আর আমি দুই তিনবার সিরিয়াল দিছি কিন্তু পাইনি আজকে সকালে ষোলো নম্বর সিরিয়াল ছিল কিন্তু আমার নাম ডাকেনি এখন আগে সিরিয়াল ডাকছে কিনা সেটা আমি বলতে পারিনি আমি পার্সোনালভাবে কয়েকবার ব্যবহার করছি কিন্তু এখন পারতেছি না আমরা তো মহিলা মানুষ আমরা তো পারি না পুরুষের মাঝখানে যাই আর লাফাই লাফাই নিয়ে আসতে এরকম তো পারি না শাখা আছেন শাখা আপনার বয়স কত প্রতি ফির উনচাশ থেকে ষাটটা সিলিন্ডার তারা গাড়িতে নিয়ে আসে তিন থেকে চার ঘন্টা পর তারা বিশটা সিলিন্ডার তারা স্টকে রেখে দেয় তিরিশটার মতো কি চল্লিশটার মতো সিলিন্ডার তারা বিলি করে কিন্তু প্রয়োজন পরে প্রতি ফির সত্তর থেকে আশিটার উপরে অর্ধেক দেওয়া হয় অর্ধেক রুগীতে পায় না অক্সিজেন পুরো সংকট অক্সিজেনের অক্সিজেনের অভাবে এমন রুগী আছে অক্সিজেন সাথে সাথে নিয়ে আসছে অক্সিজেন দিতে পারতেছে না রুগীটা ওই অবস্থায় মারা যাচ্ছে এরকমের সংকট আর এ জায়গায় একটা শ্বাসকষ্টের রুগী কিন্তু আপনি চাই দেখেন এখানে বাগার রাখা এই হসপিটালের সামনে একটা এ জায়গায় সব কোভিডের রুগী এ জায়গায় প্রায় চার থেকে পাঁচশো রুগী আছে কিন্তু তাদের হলো শ্বাসকষ্ট কিন্তু শ্বাসকষ্ট যেইটা থেকে আসে সেই বায়ু দূষণ হচ্ছে এই হসপিটালের সামনে বাগার রাখা উপরে যত ময়লা আবর্জনা আছে সব এ জায়গায় রাখে কিন্তু হসপিটালের সামনে যদি ভাগার থাকে ময়লা আবর্জনার দুর্গন্ধটা আসে টোটাল বাতাসে পশ্চিমা বাতাসে সব রুগীদের এই শ্বাসকষ্টের বায়ু দূষণটা রুগীদের কাছে চলে যায় অক্সিজেনটা uh, এরকম করতে হচ্ছে যে আপনার রুগী আমার রুগীর দুইটা সিলিন্ডার লাগে এখন অক্সিজেন সংকটের কারণে তাদেরকে একটা খালি জমা দিয়ে আর একটা ভর্তি নিতে হয় তো ওই খালিটা জমা দিতে দিতে তো আমার রুগীর অক্সিজেন আরও লো লেভেলে নেমে যায় এটা তো আমার রোগীর জন্য ঝুঁকি আরও দরকার অক্সিজেন প্রচুর দরকার আমি মনে করি হ্যাঁ কাঙ্ক্ষিত সেবা বলতে না আমরা যদি নিজেরা শিখে নিতে পারি সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারি রোগীকে যে কিছুটা পাচ্ছে বাট এছাড়া যদি কাঙ্ক্ষিত সেবার কথা বলেন এটা পাওয়া যায় না সিলিন্ডারে কিছু সংকট আছে কারণ হচ্ছে সিলিন্ডার আপনার রোগী বেশি সিলিন্ডার একটা জমা দিয়ে আর একটা নিতে হয় তো দেখা যায় যে একটা রোগীর জন্য একটাই থাকে আমি যখন পাঁচ দোতলা থেকে পাঁচ মিনিটের জন্য সিলিন্ডারটা হাতে করে নামাবো ওই সময়টা আমার রোগীকে আমি যেই সাপোর্টটা দিতে পারছি না যার কারণে অক্সিজেনটা আবার সিক্সটি সিক্সটি ফাইভে নেমে আসে তো এটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেক আমার এখানে দুইটা পেশেন্ট আমরা তেরো দিন ধরে এখানে আছি এখন একটা সিলিন্ডারের জন্য আমাদের চার ঘন্টা তিন সাড়ে চার ঘন্টা এখানে সিরিয়াল দাঁড়ায় থাকতে হয় আমরা যখন সিলিন্ডার দরকার হয় আর্জেন্ট তখন আমরা পাই না তো দেখা যায় এখানে একশো দেড়শো সিরিয়ালে থাকে সিলিন্ডার আসে পঞ্চাশটা তো এই যে ক্রাইসিসটা এটা কোনোভাবেই ব্যাক আপ করা সম্ভব হইতেছে না অবস্থা তো দেখা যায় কারো স্যাচুরেশন থাকে চল্লিশ পঞ্চাশ ওটা টাইম মতো না দিতে পারলে তো তার নেমে যায় বিশে আসে পনেরোতে আসে তখন তো পেশেন্টটা মারা যায় গতকালকে এই ক্রাইসিসটা বেশি হয়েছে সাপ্লাই দিতে হবে আপনার মানে পঞ্চাশটা প্রতিদিন আর এখন আপনার দেড়শো দুইশো সিলিন্ডার প্রতিদিন সাপ্লাই দেওয়া লাগে তারপরও আপনার রাত্রেবেলা আবার আসা লাগে এইরকম এই তো আগের থেকে চাহিদা অনেক বাড়ছে আগে পঞ্চাশটা দিতাম এখন দুইশোটা দিতেছি তারপর আরও লাগতেছে তাহলে চাহিদা বাড়ছে না তো আমার কাছে ব্যাপারটি নলেজে আসার পর পরে আমি একটা টিম গঠন করেছি অক্সিজেনের সঠিক ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের টিমের টিম লিডার আমাদের আমাদের এডি শাহিন স্যার আছেন এবং তার সাথে অন্যান্য ডাক্তাররা জড়িত আছেন এটা সুষম বন্টন আমাদের আসলে অক্সিজেন সিলিন্ডার আছে পর্যাপ্ত বাট আমি যেটা ফিল করলাম কেউ হয়তো অক্সিজেন সিলিন্ডার বেশি নেয় কেউ কম নেয় যার প্রয়োজন মানে হয়তো ভয় অতিরিক্ত ভয় যে কখন পাই বা না পাই বা অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে যেতে পারে এই আশঙ্কায় কেউ হয়তো চারটে পাঁচটা নিয়েও প্রিজার্ভ করে রাখে আমার লোকজন যখন সার্চ করলো তখন দেখা গেলো যে বিপুল পরিমাণ সিলিন্ডার বিভিন্ন রুম থেকে বের হচ্ছে এইটা রোধ করার জন্য যাতে সুষম বন্টন হয় এজন্য আমরা একটা কমিটি করে দিয়েছি এই